হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমি রিপন আর্নিংস মাস্টার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখাবো এই আজকের যে ভিডিওটা আমি পাবলিশ করব এই ভিডিওটার ঠিক আগে যে দুটো ভিডিও আমি পাবলিশ করেছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা ট্রিক্স যেটা দিয়ে আপনারা বিনা ইনভেস্টে খুব সহজে কিছু আর্নিংস করতে পারেন ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে এখান থেকে যে আর্নিংসটা হয় সেটা খুবই কম এবং যে সময়টা এখানে ব্যয় হয় সেটার জন্য সুইটেবল নয় আজকের ভিডিওতে আমি আসলে এই যে যে আর্নিংসটা ছোট্ট আর্নিংসটা এটা কী করে বড় করবেন এই আর্নিংসটাকে কী করে ভালো একটা অ্যামাউন্ট আপনি নিয়ে যাবেন সেটা আমি দেখাবো তাই আশা করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং এই ছোট্ট আর্নিংসটাকে আপনি একটা ভালো অ্যাসেটে রূপান্তর করতে পারবেন হতে পারে এটাই একটা ভবিষ্যতে আপনার জন্য একটা ভালো প্রফিট বয়ে আনলেও আনতে পারে সো স্টেপগুলো ঠিকঠাক মতো ফলো করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে এবং স্টেপগুলো হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতে পারলেই আপনি এই প্রফিটটা পাবেন আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি হাতে কলমে করে দেখিয়ে দেবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিন সে আপনারা জানেন বাইন্যান্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে যারা ট্রেডার আছেন তারা যদি এই কাজগুলো করেন এখান থেকে যেটুকু আপনারা রিওয়ার্ড পান সেটা দিয়ে মোটামুটি ট্রেডিং ফিসের কিছুটা হয়ে যাবে অথবা কোনো কোনো সময় ট্রেডিং ফিস পুরোটা আপনি এখান থেকে আর্ন করে ফেলতে পারবেন সো আপনার অ্যাসেট থেকে আর ট্রেডিং ফি কাটবে না আর দ্বিতীয়ত যেটা সবার সবার জন্য যে বিষয়টা এখানে কেন আপনি কাজ করবেন এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ক্রিপ্টো আপনি আমি এখান থেকে অলরেডি এই কয়েক দিনে প্রায় সাত থেকে দশ দিনে আমি প্রায় চল্লিশ হাজারের মতো বিটিটি এখান থেকে রিওয়ার্ড হিসেবে পেয়েছি অন্যান্য অনেক কিছু পেয়েছি কিন্তু তার মধ্যে বিটিটির পরিমাণটা বেশি বিটিটি বেশি দিয়েছে কারণ হচ্ছে যে এটার প্রাইস কম এই বিটিটিটা হয়তো ভবিষ্যতে অনেক বড় হয়ে দেখা দিলেও কিন্তু দিতে পারে আপনি আজকে আর্ন করে রাখছেন ক্রিপ্টো কিন্তু যে কোনো সময় বেড়ে যেতে পারে বিটিটি খুব ভালো একটা প্রজেক্ট এটা যে কোনো সময় মার্কেটে হাইপ তৈরি করতে পারে হতে পারে পাঁচ বছর পরে আমি বলছি না হবেই হতে পারে পাঁচ বছর পরে বিটিটি প্রত্যেকটা বিটিটির প্রাইস যদি এক ডলারে চলে যায় তখন চিন্তা করুন যে এই যে চল্লিশ হাজার বিটিটি আমি পেয়েছি এই বিটিটিটা আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে আমি কত কি পরিমাণ অ্যাসেটের মালিক হলেও হতে পারি এখানে আরও একটা বিষয় আছে এই যে আর্নিংসটা আমরা এখান থেকে পাচ্ছি এখান থেকে যে রিওয়ার্ডটা পাচ্ছি এইটা আমরা কি করে বাড়িয়ে নেব এবং ভবিষ্যতের জন্য এটাকে কি করে রেখে দেব এবং রেখে দিলেই শুধু হবে না এই রেখে দেওয়া থেকেও আমাদের কি করে বাড়তে থাকবে থাকবে সেটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং যারা কাজ করছেন তারা এই রিওয়ার্ড যেটা পেয়েছেন এটাকে সেমভাবে রেখে দিবেন আমি যে প্রসেসটা এখন দেখাবো এভাবে রেখে দিবেন তাহলে হয়তো আগামীতে এটা আপনার আরও বেড়ে দাঁড়াবে শুধুমাত্র পড়ে থাকলো যখন আপনি রিওয়ার্ডটা পেলেন থাকলো এভাবে ওয়ালেটে এটা তো শুধুই থাকলো বাড়ছে না কিন্তু এখন যে প্রসেসটা আমি দেখাবো এই প্রসেসে রাখলে আপনার বাড়তে থাকবে প্লাস আপনি সাথে সাথে ইনকামটাও চালিয়ে যেতে থাকলেন আমরা বাইন্যান্স অ্যাপসের মধ্যে ভিডিওতে চলে এসেছি এখানে আমরা যে কাজটা করব আমাদের যে অ্যাসেটটা আমরা রিওয়ার্ড হিসাবে পেয়েছি সেটা আমাদের কোনো না কোনো ওয়ালেটে আছে প্রথম আমরা এটাকে যখন পাই তখন এটা সরাসরি আমাদের ফান্ডিং ওয়ালেটে চলে আসে সেখান থেকে আমরা এটাকে ট্রান্সফার করে স্পট ওয়ালেটে নিয়ে আসতে পারি এটা আমি দেখিয়েছি আমার গত ভিডিওতে আপনারা যদি এই প্রসেসটা না জেনে থাকেন অথবা কিভাবে রিওয়ার্ডটা আর্ন করবেন সেটা না জেনে থাকেন তাহলে প্লিজ আমার প্রিভিয়াস দুটো ভিডিও দেখে আসবেন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে তো আপনি যখন রিওয়ার্ডটা পাচ্ছেন তখন এটা কিন্তু আপনার ফান্ডিং ওয়ালেটে থাকছে আমাদের যে কোনো একটা ওয়ালেটে থাকছে আর কি আমরা এটাকে এখন ওয়ালেটে না রেখে বাইন্যান্সের কাছে জমা রাখবো যেন বাইন্যান্স আমাদেরকে এইটা এই জমা রাখার বিনিময়ে একটা নির্দিষ্ট টাইম জমা রাখার বিনিময়ে আমাদেরকে কিছু রিওয়ার্ড প্রোভাইড করে এ যতক্ষণ আমরা তার কাছে রাখবো সে আমাদেরকে প্রত্যেক দিন কিছু না কিছু দিতে থাকবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে আমার আর্ন ওয়ালেটের মধ্যে আমার বেশ কয়েকটা অ্যাসেট কিন্তু এখানে স্ট্যাক করা আছে দেখুন আমার বিটিটিও অনেক পরিমাণে এখানে স্ট্যাক করা আছে যে পরিমাণ পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা এর কোনোটাই আমার বাই করা না এটা আমি গতকালকে স্ট্যাক করেছি দেখতে পাচ্ছেন ভালো অ্যামাউন্ট এগারো হাজার চারশো নব্বই এবং এই নিচের দিকে একেবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমার উনিশ হাজার আটশো বিরানব্বই বিটিটি এখানে স্ট্যাক করা আছে এটা আমি twenty seven point six percent করে এখান থেকে লাভ পাচ্ছি অলরেডি আমি নাইনটি বিটিটি এখান থেকে কিন্তু লাভ পেয়ে গিয়েছি এই সমস্ত বিটিটিগুলো আমি বিটিটি কয়েন কিনিনি সমস্ত বিটিটিগুলো কিন্তু আমার এই রিওয়ার্ড থেকে আর্ন করা আপনারাও চাইলে এখানে সময় দিলে এখান থেকে আর্ন করতে পারবেন তো এইটা আমাদের ফান্ডিং ওয়ালেট থেকে আমরা এখন স্পট ওয়ালেটে নিব এবং এই স্ট্যাকটা করব অর্থাৎ এই সেভিংসটা করব তার জন্য চলে যাব ফান্ডিং ওয়ালেটে আপনি যখন রিওয়ার্ড পাবেন অবশ্যই আপনার ফান্ডিং ওয়ালেটে থাকবে আমার এখানে ফান্ডিং ওয়ালেটে দেখতে পাচ্ছেন এখনও অলরেডি পাঁচ হাজার নয়শো তেষট্টি বিটিটি আমার এখানে আছে আগে ট্রান্সফার করে নিব ট্রান্সফার করার প্রসেসটাও আমি দেখিয়েছি আগের ভিডিওতে আপনারা সেটা একটু দেখে নেবেন তাই আমি এখানে স্কিপ করব আমি ট্রান্সফার করে আমার স্পট ওয়ালেটে নেওয়ার পরে আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাবো দেখতে পাচ্ছেন আমি আমার বিটিটিসি যেটা আছে বিটরেন্ট ক্লাসিক এটাকে আমার স্পট ওয়ালেটে নিয়ে এসেছি এখান থেকে আমরা এখন এটাকে সেভিংস করব। সেভিংস করার বিনিময়ে আমরা কিছু রিওয়ার্ড প্রত্যেক দিন পাবো তার জন্য আমরা বাইন্যান্সের হোম বাটনে চলে আসব হোম বাটনে আসার পরে আমরা এখান থেকে মোর অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে কিছু অপশন এখানে দেবে এই অপশনগুলোর মধ্য থেকে আমরা খুঁজে বের করব সিম্পল আর্ন এখানে নর্মালি সিম্পল আর্ন থাকবে যদি সিম্পল আর্ন আপনার এখানে না থাকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন সেখানে আপনারা এই সিম্পল আর্ন এই যে আর্ন যে মেনুটা আছে সাবমেনু হিসেবে আপনারা সিম্পল আর্নটা পেয়ে যাবেন সিম্পল আর্নে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার উপরের দিকে আপনি সার্চ করবেন বিটিটি লিখে বা বিটিটিসি লিখে যেটা লিখে সার্চ করেন না কেন দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র বিটিটি লেখার পরেই এখানে বিটিটিসি চলে এসছে আমরা এটাকে স্ট্যাক করব এখন আমরা এটাকে সেভিংস করব সেভিংস করার জন্য নিচে এই যে আপনি সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনি কি মেয়াদে করতে পারবেন আমি এটা একটু এক্সপ্লেন করছি ফ্লেক্সিবল হচ্ছে আপনি এটা যে কোনো দিন উইথড্র করে ফেলতে পারেন এখানে ইন্টারেস্ট রেটটা কম থার্টি ডেজ করতে পারেন সিক্সটি ডেজ করতে পারেন নাইনটি ডেজ করতে পারেন এবং সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে একশো ডেজ আপনি এটা স্ট্যাক করতে পারেন এখানে দেখুন আমি ফ্লেক্সিবল যদি ক্লিক করি মাত্র ওয়ান পার্সেন্ট একশো বিশ দিনে যদি ক্লিক করি twenty seven point six percent যেহেতু এই কয়েনটার প্রাইস খুবই কম আমি রিকমেন্ড করবো এখান থেকে আপনারা মিনিমাম একশো বিশ দিন এটা হচ্ছে এখানে সেভিংস করবেন তাহলে মোটামুটি ভালো একটা রিওয়ার্ড পাবেন কিন্তু এখানে কথা হচ্ছে ত্রিশ দিন ষাট দিন নব্বই দিন এই যে দিনের প্যাকেজগুলো আছে সবগুলো প্যাকেজ আপনি এখানে সবসময় অ্যাভেলেবেল নাও পেতে পারেন দেখতে পাচ্ছেন আমি যখন এখানে একশো দিন ক্লিক করলাম এখান থেকে আমাদের কিন্তু সাবস্ক্রাইব অপশনটা উঠে গেছে এটা ঠিক আমরা যখন আবার নব্বই দিনে ক্লিক করব তখন আবার চলে আসবে ষাট দিনেও কিন্তু এখানে ষাট দিনের যে প্যাকেজটা সেটাও অ্যাভেলেবেল নেই সবসময় থাকবে না তা না এটা হয়তো আপনি আবার পরের দিন যখন ট্রাই করবেন তখন দেখবেন ষাট দিন একশো দিন তিরিশ দিন ফ্লেক্সিবল সবগুলোই আছে এখানে এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিরিশ দিন আর নব্বই দিন অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো একটাতেই করতে পারবেন যেটা যখন অ্যাভেলেবেল পাবেন আপনার ইচ্ছা মতো করে নেবেন আমি আপাতত আপনাদেরকে নব্বই দিন দিয়ে দেখাচ্ছি কারণ এটাতেও কম না যে প্রফিটটা আপনাকে দিবে twenty point nine percent so আপনারা আগে ডেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে সাবস্ক্রাইব যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে যে পেজে আমরা মূলত এই কাজটা করব এই সেভিংসের কাজটা করব সেই পেজে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পাবেন মিনিমাম আপনাকে এখানে সেভিংস করতে হবে তিনশো বিটিটি এবং ম্যাক্সিমাম আপনি করতে পারবেন চার কোটি বিটিটিসি সো এখান থেকে আমরা আমাদের যে অ্যাসেটটা আছে আমি আমার পুরো অ্যাসেটটাকে এখানে সেভিংস করে দিব আমি ম্যাক্সিমাম ক্লিক করে দিলাম ম্যাক্সিমাম ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখবেন অটো সাবস্ক্রাইব একটা বাটন আছে এই বাটনটাকে অন করে দিবেন এটাকে অন করে দিলে কি হবে আপনার প্রত্যেক দিনের যে রিওয়ার্ডটা আপনার স্পট ওয়ালেটে যাবে পরের দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে ওই রিওয়ার্ডটাও আবার আপনার এই সেভিংসে বসে যাবে সেভিংস হয়ে যাবে সেটার উপরেও আপনি আর একটা প্রফিট পাবেন অর্থাৎ আমি এখানে এখন আট হাজার তিনশো বিরাশিটা বিডিটিসি সেভিংস করছি যদি আগামীকালকে আমি পাঁচটা পাই তাহলে আগামীকাল থেকে আমার এই পাঁচটা কিন্তু এর সাথে যোগ হয়ে আট হাজার তিনশো সাতাশিটা বিটিটি আমার সেভিংস হবে অর্থাৎ ওই পরিমাণের উপরে আমি আবার রিওয়ার্ড পাওয়া শুরু করব এটা কিন্তু খুবই লাভজনক এখানে নিচে আপনাকে সব ডিটেলস দেখাবে আপনি যদি দেখতে চান কত পাবেন কত দিনের জন্য কবে আপনি এটা ভাঙতে পারবেন সব কিছু এখানে ডিটেলস দেখিয়ে দিবে আমি এটা নিয়ে আলোচনা করছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখতে চাইলে একটু দেখে নেবেন এখানে নিচের দিকে আপনারা ক্লিক করবেন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন যে ঘরটা আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে কনফার্ম বাটনটা এনাবেল হয়ে যাবে আমরা এখানে কনফার্ম বাটনটাতে ক্লিক করব তারপরে এখানে আপনাকে আমি এর আগে বিভিন্ন সময় এই ভিডিওর মধ্যেই যে কথাবার্তাগুলো বলে এসেছি যে নিয়মগুলো বলে আসছি সেই নিয়মগুলো নিয়ে আপনাকে তিনটা টপিকস এখানে স্পেসিফিক উল্লেখ করে দেবে আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন তারপরে এখানে এই তিনটা ঘরে আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে নিচে কনফার্ম বাটনটা এনাবেল হয়ে যাবে এখানে আপনি যখন কনফার্ম বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব যাবে সাকসেসফুলি দেখাবে আপনাকে দেখুন এখানে আমাকে লিখে দিয়েছে সাবস্ক্রিপশন সাকসেসফুল আমাদের যে সেভিংসটা সেটা কিন্তু হয়ে গিয়েছে তো আমরা এটা দেখব কোথা থেকে তার জন্য আমরা ফিরে যাব আমাদের ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন আর্ন ওয়ালেট নামে একটা অপশন আছে একটু উপরের দিকে যেখানে সমস্ত ওয়ালেটগুলো শো করে এখানে দেখতে পাবেন আর্ন ওয়ালেট আছে আর্ন ওয়ালেটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যে সেভিংসগুলো করেছেন সব কিছু এখানে দেখতে পাবেন এবং কত রিওয়ার্ড পাচ্ছেন প্রত্যেক দিন সেটাও দেখতে পাবেন এখানে এই যে আমার বিটিটিসি অনেকগুলো এখানে স্ট্যাক করা আছে কয়েকটা ধাপে এখানে আমি স্ট্যাক করেছি এবং প্রত্যেকটা থেকে আমি প্রত্যেক দিন কিন্তু রিওয়ার্ড পাচ্ছি তো এইভাবে আপনারা স্ট্যাক করতে পারেন এবং স্ট্যাক করে এখান থেকে বাড়তি প্রফিটও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন এই যে টপিক্সটা আমি আজকে আলোচনা করলাম যে পদ্ধতিটা দেখালাম এটা আসলে আপনাদের জন্য কোনো উপকার আসবে নাকি আসবে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিও আসলে কেমন লাগলো সেটা বোঝাতে একটা লাইক প্লিজ প্লিজ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন